সময় তোরে আমার সবই ভাবিতাম তোরে মন্দির তোরে যতন করে আগলায়া রাখতাম একটা সময় তোরে আমার সবই ভাবিতাম আমার জন্মে করা ভালোবাসা যে ফিরায় বেলায় একটা নজর দেখিতে যাইতাম আমি টিফিনে সব টাকা জমায়া বেশি ওরে রাইতের পর রাইত জাগিয়া গান লিখিতাম আমার সেই গানের সুরে ধরে খুঁজিয়া লইতাম ওরে স্কুল একটা নজর দেখিতে যাইতাম আমি টিফিনে সব টাকা জমায়া বেশি নিতাম ওরে রাইতের রাইত গান লিখিতাম আমার সেই গানের পাশে সবুজ বাতি আর তো জ্বলে না এখন রাত্রি কইরা কেউ ছবি দেখা তোমার ভাঙে না তোর ট্যাক্সি রোডের দোকানটা তো ভিড় জমায় না তোর নামের পাশে সবুজ বাতি আর তো জ্বলে না এখন রাত্রি দুইরা কেউ তো আর মায়া লাগায় না কারো হাসি মুখের ছবি দেখা তোমার ভাঙে না তোরা ট্যাক্সি রোডের দোকানটাতেও ভিড় জমায় না এখন তারার মতো দলে নিবে কষ্ট গুলা রে আমি গিটারের সুর সাথে লইয়া ভালো আছি রে রোজ রাইতে do